হ্যালো গায়েস ওয়েব এডুকেশন সার্ভিসের পক্ষ থেকে আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন আপনাদের সাথে আছি এই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক আইডি হ্যাক করা যায় হ্যাক করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে নিচ্ছি আপনি কিন্তু ইচ্ছে করলেই পৃথিবীর সব আইডি হ্যাক করতে পারবেন না আপনি সেই সব আইডি হ্যাক করতে পারবেন যে সব আইডি আপনার ল্যাপটপ দিয়ে অথবা মোবাইল দিয়ে কেউ ঢুকেছিল এবং পাসওয়ার্ড রিমেম্বার করে রেখেছে ঠিক আছে মানে পাসওয়ার্ডটা সেভ করে রেখেছে আপনি একমাত্র সে আইডি হ্যাক করতে পারবেন তো চলুন তাহলে কাজে চল যাই ফেসবুক ডট কম এ হচ্ছে একটি ফেসবুক আইডি এবং তার পাসওয়ার্ড এটা সে রিমেম্বার করে রেখেছিল ঠিক আছে তো আমি এআইডিতে লগ ইন করি এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ফেসবুক আইডি তো তার আগে আপনাদের একটা কনফিউজ দূর করে নিচ্ছি সেটা হচ্ছে আপনি এখন মনে করতে পারেন যে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড তো আমার ল্যাপটপে সেভ করাই আছে তাহলে আমি কেন তার ফেসবুক আইডি হ্যাক করতে যাব তো এখানে প্রশ্ন হচ্ছে যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সেভ করা আছে তাতে কি হয়েছে আপনি কি তার ইউজার নেম এবং পাসওয়ার্ড বা কোনো কিছু চেঞ্জ করতে পারবেন হয়তো করতে পারবেন তার কিছু এস এম এস ডিলেট করতে পারবেন কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবেন তার কিছু পোস্ট ডিলেট করতে পারবেন এস এম এস দেখতে পারবেন এসব করতে পারবেন কিন্তু পাসওয়ার্ড কি চেঞ্জ করতে পারবেন কখনোই সম্ভব না ঠিক আছে যদি পারেন তাহলে আমাকে জানায়েন আমি আমার আইডি আমার ফেসবুক আইডি আপনাকে দিব দেখি আপনি কিভাবে এটি চেঞ্জ করেন ঠিক আছে তো যাই হোক এটা কোনোভাবেই সম্ভব না তো আমি এই ইউজার নেম এবং পাসওয়ার্ড হ্যাক করব তো সেটা কিভাবে করব আমি এখন লগ আউট দিচ্ছি তো গাইজ হ্যাক করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে নিচ্ছি যে আমি যে কাজটা আপনাদেরকে দেখাইছি হুম এই কাজটা যদি কেউ না করতে পারে মানে এই ইনফরমেশনগুলো পাওয়ার পর কেউ যদি হ্যাক না করতে পারে প্রত্যেক জনকে আমি এক হাজার করে টাকা দিব ঠিক আছে এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ তো যাই হোক এখন আমরা সরাসরি হ্যাকে চলে যাচ্ছি আপনি জাস্ট ইমেল তো আপনার জানাই আছে যেমন Ujjwal John perfect two at the rate of Gmail dot com তাহলে আপনি পাসওয়ার্ড তো জানেন না পাসওয়ার্ড জানবেন কিভাবে যে এটা কী পাসওয়ার্ড আছে তো জানার জন্য আপনি রাইট বাটনে ক্লিক করবেন ইনস্পেক্ট এলিমেন্ট এই বাটনে ক্লিক করবেন এবং দেখেন এখানে কিছু information input ID pass class input text name pass type হ্যাঁ এই হচ্ছে টাইপ পাসওয়ার্ড অর্থাৎ এই ফেসবুক এই ফেসবুক যারা ডেভেলপমেন্ট করেছে তারা টাইপটা পাসওয়ার্ড দিয়ে রেখেছে এখন আমি এখানে টেক্সট দিব এক্সটি টেক্সট ঠিক আছে তো দিয়ে আমরা যে কোনো একটি ফাঁকা জায়গায় ক্লিক করব হ্যাঁ টেক্সট হয়ে গেছে টাইপ টেক্সট অর্থাৎ আমাদের এখানেও টেক্সট হয়ে গেছে মানে এখানে আগে পাসওয়ার্ড সিস্টেম ছিল এখন টেক্সট হয়ে গেছে ঠিক আছে তো পাসওয়ার্ডটা কি আমরা একটু জেনে নেই U Z Z L Ujjwal ইউটা হচ্ছে বড় হাতের জে ও এইচ এন যেটা হচ্ছে বড় হাতের আর হচ্ছে এক দুই তিন চার ঠিক আছে তো যাই হোক এভাবে আমরা তার পাসওয়ার্ডটি দেখে নিলাম এবার আমরা আবার লগ ইন করবো লগ ইন করার পর আমরা সিটিংয়ে চলে যাব এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে একটা বাটন আছে বাটন ক্লিক করব এবার আমরা চেঞ্জ পাসওয়ার্ড এখানে এডিট করব আমরা এখানে পাসওয়ার্ডটা লিখব U Z Z A L J O H N এক দুই তিন চার এবার আমরা একটি নতুন পাসওয়ার্ড দিব এবার আমরা রিটাইপ পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটা আমরা নতুনে দিলাম এই পাসওয়ার্ডটি আবার দিব এবার সেভ চেঞ্জ দিব এবার এখানে দুইটি অপশন আসছে review other device stay log in আমি যদি এখানে স্টে লগ ইন দিই তাহলে যে যার এই ফেসবুক আইডি সেও ইউজ করতে পারবে তার পাসওয়ার্ড যদিও চেঞ্জ হয়েছে সে ইউজ করতে পারবে কিন্তু সে যদি লগ ইন করে লগ আউট করে যদি আবার লগ ইন করতে যায় তাহলে আর সে ইউজ করতে পারবে না আর যদি রিভিউ আদার ডিভাইস দেয় তাহলে তার পা Facebook ID automatically log out হয়ে যাবে তো আমরা রিভিউ আদার ডিভাইসটাই সিলেক্ট করব করে কন্টিনিউয়ে ক্লিক করব হয়ে গেল আমাদের ফেসবুক আইডি হ্যাক তো এবার আমরা আবার লগ আউট করি এবং পরীক্ষা করি দেখি হয়েছে কিনা তাই না এখানে কিন্তু যেহেতু আগের পাসওয়ার্ডটাই সেভ করা ছিল যেমন আমরা আর একটু দেখে নিই পাসওয়ার্ডটা টেক্সট দেখুন এখানে কিন্তু আগের পাসওয়ার্ডটা আছে আমি কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করেছি তাই না তো আমরা একটু এখন আমরা যে নতুন পাসওয়ার্ড দিলাম সেই পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে দেখি লগ ইন আপডেট পাসওয়ার্ড এটা আমি সেভ করেই রাখলাম দেখুন আইডি হ্যাক হয়ে গেছে এখন আপনি এই আইডিটা আপনি ছাড়া পৃথিবীর কেউ ইউজ করতে পারবে না ঠিক আছে তো আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে এবং সবাই উপকৃত হবেন আরেকটি কথা হচ্ছে আমি কিন্তু প্রথমে বলে নিচ্ছি যে এই কাজটি যে পারবে না সে অবশ্যই তাকে আমরা এক হাজার টাকা করে দিব মানে যে যে পারবে না তাকে এক হাজার করে টাকা দিব আর কথা হচ্ছে যে আমি যেহেতু একটা চ্যালেঞ্জ করছি তো গ্যাস আর আর একটা কথা হচ্ছে যে যে পারবেন তারা আমাকে কি দিবেন হ্যাঁ যে যে পারবেন তাদের তো অবশ্যই আমাকে কিছু না কিছু দেওয়ার কথা তাই না তো আমি বেশি কিছু চাবো না আপনাদের কাছে আপনারা জাস্ট আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এটা ধরতে পারেন গুরু দক্ষিণা ঠিক আছে যে আমি আপনাদেরকে শিখাইলাম তো বিনিময়ে তো আমি কিছু না কিছু পাওয়ার কথা তাই না তো আপনারা জাস্ট একটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমার চাওয়াটাই হচ্ছে এটা যে আমার আর কিছু চাওয়া নাই একটা সাবস্ক্রাইব করবে আর যদি না করেন তাহলে আমি আপনাদের কাছে দাবি রাখবো তাদের কাছে দাবি রাখবো যারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছে ঠিক আছে তো যাই হোক আজকের মধ্যে এখানে শেষ শেষ করার আগে আমি আরেকটি কথা বলে নিচ্ছি যে যারা যারা মোবাইল দিয়ে ইউজ করেন তারা তারা এইভাবে এই কাজটাই করতে পারবেন কিন্তু তাদের জন্য একটি ব্রাউজার ডাউনলোড করে নিতে হবে সেটা হচ্ছে ইনসপেক্ট এলিমেন্ট নামে একটা ব্রাউজার আছে সেই ব্রাউজারটি ইনস্টল করে তারপর আপনারা এই কাজটি এভাবে করতে পারবেন আর যদি না করতে পারেন মোবাইলে এভাবে এই প্রক্রিয়া না করতে পারেন তাহলে যদি আপনারা রিকোয়েস্ট করেন তাহলে আমি মোবাইল বাসনের জন্য একটি টিউটোরিয়াল বানাবো ঠিক আছে সেটা সম্পূর্ণ আপনাদের রিকোয়েস্টের উপর ডিপেন্ড করে তো গ্যাস অনেক কথা বললাম তাহলে কথা কিন্তু ওইটাই যে যারা পারবেন না তাদেরকে আমি এক হাজার করে টাকা দিব আর যারা যারা এই কাজটা পারবেন তারা আমাকে একটা করে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ওকে বাই খুদা হাফেজ